প্রতিবার এটাও হতে পারে পারহ্যাপস তন্নি রেহান আমাকে একবার তন্নি ডার্লিং বলবা প্লিজ আছে আমাদের সাথে আরও একটা কবিতা নিয়ে রাকিব চৌধুরী আছে এইচ তৌফিক আছে লিখছে কষ্টে মানুষ চুপ করিয়ে দেয় হারিয়ে ফেলে তার নিজের প্রতি বিশ্বাস চিৎকার করে কাঁদতে চাইলেও পারে না সে কাঁদতে শুধু নিজেকে দোষী ভাবে আর নীরবেই কাঁদে গোপনে একা একা কষ্ট থাকে ওয়াও খুব সুন্দর করে লিখেছে তৌফিক এরপরে আছে আমার সাথে রেহানি আনাহিতা বিনতে জান্নাত হাই মান্নাত কেমন আছো অনেক টেনশন টেনশনে আছি লাইফটা কি হয়েছে কিছুই বুঝতে পারতেছি না একটা ডিসিশন নিয়ে অনেক কনফিউজ পারলে ডুব জানারে তুমি ডুব জারে তুমসে গুম হো জানারে আছে আচ্ছা, এই গানটা অনেক ভালোবাসি বান্দা আজকে এই গানটা নয় আজকে এই গানটার স্কেলটা গলায় বসানো নাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কি প্রবলেমে আছো বুঝলাম না আশা করি তোমার প্রবলেমটা অনেক তাড়াতাড়ি সলভ হয়ে যাবে এরপরে আছে আমাদের সাথে কে এরপরে আছে নরিন সুলতানা বৃষ্টি লিখছে ওই রেহান কমেন্ট বক্সের লিরিক্সের গানটা না পারলে দুঃখিত বলে দিই অবশ্যই আচ্ছা এই গানটা কোনটা হ্যাঁ এটা একটু একটু পারি তো আহ, কি হলো दोस्तों से झूठी मूठी दूसरों का नाम लेके फिर मेरी बातें करना यारा मुश्किल है आहो से दिल भरना यारा रात से दिन करना कब ये पूरी होगी दूरी ये दूरी होगी कब ये पूरी होगी दूरी ये दूरी होगी रोज सफर करना यारा रात से दिन से रात की चादर तले चांद की भी आहट ना हो बादल के पीछे चले जले कतरा कतरा गले कतरा कतरा रात भी रात भी ना हिले आधी आधी चुपके से लग जा गले রাত কি চাঁদের তলে এর চেয়ে বেশি আর গাইতে ইচ্ছা করছে না এখন কেন যেন গানটা যথেষ্ট আই গেস ওকে এরপরে এরপরে কে এরপরে কে কেন খুঁজে পাচ্ছি না কেন খুঁজে পাচ্ছি না সব হারাই গেল কেন এই বিশির রিকোয়েস্টটা পড়তে গিয়ে না সব হারাই গেছে এটার কোনো মানে আছে বলো কোথায় যে চলে গেল কিছুই বুঝলাম না একদম বুঝতেছি না হুট করে সব নাই হয়ে গেছে না মিথ্যা কথা